আর বান্দা লাগে না এমনি লেবে ধন্য এনে বলে থাকতো না তো Bak হ্যাঁ, বাসা বাড়ি দিলে আমি কাঠালির ভিতরে এভাবে সবসময় হবা না হাত চেপে